আমি মরে গেলে জানি তুমি কাঁদবে না ওখানে শেষ করে দিও চাইব না কিছুই তোমার শুধু মনে রেখো কোনো একদিন ভালোবেসেছিলাম তোমায় ও ভালোবেসেছিলাম তোমায় আমি মরে গেলে জানি তুমি কাঁদবে না ওখানে শেষ করে দিও চাইব না কোনোই কিছু শুধু মনে রেখো কোনো একদিন ভালোবেসেছিলাম তোমায় ও ভালোবেসেছিলাম তোমায় পুরনো চিঠিগুলো মন থেকে তুমি মুছে ফেলো আমার মরণ দিনে চোখে জল তুমি ফেলো না পুরনো চিঠিগুলো মন থেকে তুমি মুছে দিও আবার নতুন করে এ জীবন সাজিয়ে তুমি সেই চেনা নাম ধরে সেই চেনা সুর ধরে ডেকো আমায় শুধু মনে রেখো কোনো একদিন ভালোবেসেছিলাম তোমায় ও ভালোবেসেছিলাম তোমায় আমি মরে গেলে জানি তুমি কাঁদবে না ওখানে শেষ করে দিও চাইব না কোনো কিছু শুধু মনে রেখো কোনো একদিন ভালোবেসেছিলাম তোমায় ও ভালোবেসেছিলাম তোমায় কখনো ভুল করে দিতে ফুল তুমি দিও না আমার মরণ দিনে চোখে জাল তুমি ফেলো না কখনো ভুল করে দিতে ফুল তুমি দিও না আমার মরণ দিনে চোখে জাল তুমি ফেলো না ঝাঁকনা ভরে সমাধির পরে ঝরানো পাতায় শুধু মনে রেখো কোনো একদিন ভালোবেসেছিলাম তোমায় ও ভালোবেসেছিলাম তোমায় আমি মরে গেলে জানি তুমি কাঁদবে না ওখানে শেষ করে দিও চাইব না কোনোই কিছু শুধু মনে রেখো কোনো একদিন ভালোবেসেছিলাম তোমায় ও ভালোবেসেছিলাম তোমায় ভালোবেসেছিলাম তোমায়